জেম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির নিবন্ধন উপকমিটির আহ্বায়ক হিসেবে সকল প্রাক্তন এবং রানিং ছাত্রদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আমাদের পরবর্তী কার্যক্রম যেমন স্মরণিকা তৈরি এবং বিভিন্ন কার্যক্রমের জন্য রেজিস্ট্রেশনের মানে দ্রুত রেজিস্ট্রেশন করা খুব প্রয়োজন এবং রেজিস্ট্রেশন শেষ করে আমাদের অনেকগুলি কাজ আছে যে কাজগুলো আমাদের করা খুব জরুরি হয়ে গেছে এবং সময় অনেক সংকীর্ণ সে কারণে আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করেন আমাদেরকে একশো বছর পূর্তি অনুষ্ঠান সফল করার সহযোগিতা করেন ধন্যবাদ আমি ফুলবাড়ি জিএম পারিশ্রমিক প্রধান শিক্ষক মোহাম্মদ তোজাম্মেল হোসেন আমাদের স্কুল অনেক দিন থেকে বন্ধ আছে আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা হয়তো অনেকে এই রেজিস্ট্রেশন করে নাই তো আমি বলবো যেহেতু একত্রিশে অক্টোবর রেজিস্ট্রেশনের শেষ দিন তো বর্তমান ছাত্রছাত্রীদের অবশ্যই তোমরা অবশ্যই যারা রেজিস্ট্রেশন করো নাই এখনও এর মধ্যে করে নাও স্কুল আমাদের অফিস টাইম দশটা থেকে একটা খোলা আছে স্কুলে এসে করতে পারো অথবা আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদের জায়গা দেখে দিব কোথায় রেজিস্ট্রেশন করতে হবে আর প্রাক্তন যারা আছে আমার বন্ধু বান্ধবরা ধরো যত ছাত্রছাত্রী আছে জিএম স্কুলের যত আছে আছে দু হাজার একুশ পর্যন্ত তারা হলো প্রাক্তন বাইশ হলো বর্তমান তারা যারা এখনও করো নাই আমি মনে করি যে তোমাদের আপনাদের এই রেজিস্ট্রেশন করা খুব জরুরি এবং সেটা এই সময়ের মধ্যে এবং সময়ের মধ্যে না করলে আমাদের অনেক কাজ আছে এই কাজগুলি সম্পন্ন করতে সময় লাগবে এর মধ্যে আমাদের যারা যারা করে নাই আমরা রেজিস্ট্রেশন আপনারা করে নেন প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্ররা আমি নিরঞ্জন চন্দ্র সরকার উনিশশো একাশির ব্যাস বর্তমান আমরা শতবর্ষ উদযাপন কমিটি যে গঠন করেছি তার রেজিস্ট্রেশন কমিটির সদস্য সচিব আমি আমরা রেজিস্ট্রেশন সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি আপনারা অতি সত্ত্বর রেজিস্ট্রেশন করুন আমরা রেজিস্ট্রেশন করছি আজ জে এম হাই স্কুলে একাশি সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা আসছে তারাও রেজিস্ট্রেশন করলো আপনারাও অতি সত্তর করুন আমাদের স্মরণিকা শুরু স্মরণিকার কাজ শুরু হয়ে গেছে এই স্মরণিকাকে সমাপ্ত করার জন্য অতি সত্তর রেজিস্ট্রেশন প্রয়োজন আপনারা আর বিলম্ব করবেন না আপনারা একটু আপনাদের রেজিস্ট্রেশনটা সেরে ফেলুন ধন্যবাদ বসে শতবর্ষ উৎসবে বন্ধুরা সবাই রেজিস্ট্রেশনের জন্য এগিয়ে আসো সবাই রেজিস্ট্রেশন করি আমরা অনুষ্ঠানটিকে সফল করি সেজন্য আমি উনিশশো সালে এসএসসি বন্ধু বান্ধবীদের বিশেষভাবে বিনয়ের সঙ্গে বলবো যে সবাই মিলে আমরা অনুষ্ঠান করব সকলের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হবে এবং সেই লক্ষ্যে উনিশশো সালের বন্ধুরা আমরা আগামী বাইশ তারিখ আগামী বাইশ অক্টোবর শনিবার বিকাল পাঁচটায় ফুলবাড়ি জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে আমরা আড্ডা দেব এবং নৈশ ভোজের ব্যবস্থা রয়েছে আশা করছি সেদিন আমরা সকলে আসব এক কপি ভোটার আইডির ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সঙ্গে রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা আমি বন্ধুদের কাছে আশা করব যে প্রত্যেকটা বন্ধু আমাদের এবং বান্ধবীরা প্রত্যেকেই আমরা প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা নিয়ে বাইশ তারিখে উপস্থিত হব স্কুলে এবং সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী প্রাণের প্রতিষ্ঠান ফুলবাড়ি জেম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানটি সকলে মিলে সুন্দর এবং সার্থক করব হ্যালো আমি দেবাশিস উনিশশো তিরানব্বই এসএসসি ব্যাস আমি রেজিস্ট্রেশন করে ফেলছি এখনও যারা রেজিস্ট্রেশন করেননি আপনারা করে ফেলেন দ্রুত সময় অত্যন্ত কম